হুজুর সংগঠন কি করা লাগবে না হলে কি জাহেলি মৃত্যু হবে এমনকি এ ব্যাপারে যদি এ ব্যাপারে যদি বলেন উপকৃত হতাম সংগঠন একটা দাওয়াতের মাধ্যম বুঝছেন আমাকে আজকে প্রশ্ন করেছে একজন যে ভাই বলবেন যারা সংগঠন করে না তাদের ঘাড়ে নাকি শয়তান ভার করেছে হ্যাঁ, আমি বললাম যে কথারও কিন্তু বিচার হবে কিন্তু বুঝছেন কথারও কি এটাও আমুল হবে আপনি যার সম্পর্কে বলছেন যাকে বলছেন তার মানহাজটা কি দেখে নেন সংগঠন একটা দাওয়াতের মাধ্যম আবার এখানে লেখলেন না হলে কি জাহেলি মৃত্যু হবে জাহেলি মৃত্যু অত সহজ হ্যাঁ হাদিস আসছে ওই যে বললাম ওই যে বললাম হাদিসের অপব্যাখ্যা মানে খলা আন রিবকাতাল ইসলাম আন অনুকিহি মাতা মি তাতান জাহেলিয়া যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে আসলো তার জাহেলে মৃত্যু হলো সংগঠন এই এই হাদিস যা বলছে যে মাতা মি তাতান জাহেলিয়া যে সংগঠন থেকে বেরিয়ে গেল বা যে বায়াত করল না বা যে সংগঠনে ঢুকলো না জামাতবদ্ধ হলো না তার জাহেলের মৃত্যু হলো না উজুবিল্লা এই ব্যাখ্যা পৃথিবীর কোন আলেম করেননি কোন আলেম করেননি আমি যদি একাই ব্যাখ্যা দিয়ে দিই এটা আমার সংগঠনকে জোরালো করার জন্য আমার মতো ব্যাখ্যা দিলে হবে এই হাদিসের সাথে তো আরো হাদিস আছে এটা কি বোঝানো হয়েছে এই এটা কিন্তু রাসুলের বাণী এটা আপনার কথা না আপনি এমনি নিজের কথার একটা ব্যাখ্যা নিজের মতো সেটা আলাদা কিন্তু রাসুলের বাণী এটা সই হাদিসের ব্যাখ্যা যদি সাহাবিদের মতো না হয় রাসুলের মতো না হয় তাহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান করলাম নওয়াজবিল্লা হাদিস কি এই হাদিস দিয়ে আমরা দলিল দিচ্ছি যে অবশ্যই সংগঠনে ঢুকতেই হবে সংগঠন ছাড়া যদি যেমন লেখছে এই বুঝটাই লেখছে সংগঠন ছাড়া যদি কেউ মারা যায় জাহিলিয়াতের মৃত্যু হবে আর এর সাথে অনেকে যোগ দিচ্ছে বায়াত করতেই হবে এই হাদিসের ব্যাখ্যা কি এটা যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় খলিফা যার একজন খলিফা আছে এবং এটা মানে ইসলামের রশি থেকে অর্থাৎ ইসলাম থেকে যদি বেরিয়ে যায় তাহলে কি সে তার জাহেলেতের মৃত্যু হবে আমরা অর্থ করছি মান্দা কে মান্দা বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না মানে সংগঠন থেকে যদি বেরিয়ে যায় জাহেলের দিকে চলে গেল আমি বলবো যারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ করব এই হাদিসটা এইভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে না সংগঠন আমিও করেছি সংগঠনের দাওয়াত আমিও দিয়েছি সংগঠনকে দাওয়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তখন আমার কোনো বিরোধ ছিল না এখনও কারোর সাথে আমার বিরোধ নাই আলহামদুলিল্লাহ কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় যখন একটা হাদিসকে এই জায়গায় বায়াত লাগালেন আচ্ছা বায়াত যখন আমি লাগালাম কথাটা আমি আপনাদের বুঝি আমি সংগঠনতে বেরিয়ে গেলাম মনে করেন তখন আমার উপরে হুকুমটা কি আসলো জাহেলি মৃত্যু কেন এখন আমার উপরে হদ জারি করা কি ওয়াজিব জামাত থেকে বেরিয়ে গেছে যেহেতু তাহলে আমাকে হত্যা করবে কে হত্যা করবে যার হাতে আমি বায়াত করেছি তিনি তো যারা সংগঠন করতে করতে আর করে না আবার দেখা যায় আবার এক সময় আসে যেমন আমাদের শেখ রফিকুল ইসলাম ভাই বহুদিন সাক্ষের আসছি দেখা করে না সংগঠন করে না কিন্তু যখন স্যার গ্রেফতার হলেন তখন তো ঠিকই আবার করা শুরু করলেন তাই না অন্তত পাঁচ সাত বছর মাঝখানে আবার কিছুদিন বিরতি ছিল যখনই কাজ করলো না মানে সংগঠনতে বেরিয়ে গেল তখন তার উপর আপনি হজ জারি করবেন আর আমির হিসাবে তাকে এখন হত্যা করা উচিত কারণ সে আমার বায়াত ভঙ্গ করেছে কি আমি পারবো তাকে হত্যা করতে না তিনি পারবেন তিনি পারবেন বায়াত নিতে যিনি হদ জারি করতে পারবেন আর এটা অতি বায়াত না এটা খেলাফতি বায়াত না এই বায়াত এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়েই মা তামি তাতন জাহিলা ইবনু তাইমা কি বলছেন দেখেন তারপরে শেখ আলবানি বলছেন কি শেখ বিন বাস কি বলছেন সরাসরি বলছেন হ্যাঁ দেখিল বায়াতুল বিদাহ এই বায়াত হলো বেদাতি বায়াত এবং তিনি বলছেন যে ঐক্যের পথটাকে ভেঙ্গে দেয় আমি বিস্তারিত বলবো না এই হাদিসটা উল্লেখ করেছেন তো এই জন্য কথাগুলো বলার চেষ্টা বললাম আল্লাহ যেন বোঝার তফিক দান করেন মসজিদের সামনে কিছু খালি জায়গা আছে যেখানে ছেলেরা সাধারণ খেলা করে এটা কি জায়েজ ওই খালি জায়গায় কি নামাজ পড়া হয় মসজিদের সামনে খালি জায়গা যায় সেখানে নামাজ হয় কি ঈদের হয় খেলা করা যাবে না যেখানে ঈদের সালাত হয় ঈদগাহে খেলার স্থানকে বা ইবাদতের স্থানকে খেলার স্থান বানানো যাবে না সারা বছর বন্ধ থাকবে এটা হলো খেলার স্থান নয় এক খেলতে গিয়ে খুশিতে সেজদা মারো তোমরা আর্জেন্টিনা জিতে গেছে সেজদা মারি দিলে তোমরা তোমাদের লজ্জা সরম আছে একটা জাহিলিয়াতকে তুমি এবাদত বানালে কি করে একটা মহিলা বেটি ন্যাংটা হয় নাচছে তাই মসজিদে সাতকা দিয়েছে আমার বেটি ন্যাংটা হয় নেচে ফার্স্ট হয়েছে বক্তব্যের বক্তব্যর সাথে বাজনা লাগিয়ে টাকা ইনকাম করে ইউটিউবে কতটুকু যায় হারাম হারাম চলবে না অফিসের মিটিংয়ের কারণে মাঝে মাঝে জহর দেরি করে পড়তে হয় মাঝে মাঝে পরে আজকে জহর কয়টায় পড়েছেন কয়টায় পড়েছেন আজকে জহর বলেন একটা পনেরো আজকে ওয়াক্ত হয়েছে এগারোটা আটচল্লিশ কি সাতচল্লিশ কেন পড়লেন শো একটাই এক ঘন্টা পনেরো মিনিট পরে পড়েছেন তাই না কেন পড়লেন সালাত আগায় নিয়ে আসেন অবলক্তে সালাত পড়ার চেষ্টা করেন আনাফি মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি নামাজ তো অবশ্যই হবে নামাজ হবে কিন্তু ইমামের আকিদা দেখবে নাকি ও মাজার পূজা দেখি না ওর আকিদা যদি হয় আল্লাহ সর্বত্র বিরাজ মানে কুফুরি আকিদা ওর পিছনে নামাজ হবে না ও তাবিজের ব্যবসা করে এখানে দেখি নেন দেলান হোসেনের সাইদি ও আপনার কথোপকথন জানতে চাই আগেই বলেছি ওটা শুনে নিন আপনি আজকে আর বলবো না এমনি তো বিশ্বাস করেন আমি বললে কি বিশ্বাস করবেন কোরআনই বিশ্বাস করেন না আপনি কোরআন আছে তাই হাদিসই বিশ্বাস করেন না সাইদি সাহেবের সাথে আমার কথা হয়েছে কিনা বিশ্বাস করেন আপনি আপনার ইমান ঠিক করেন এক তারপরে বলবো আহল হাদিস মসজিদে মাঝাবে এক উস্তাদ আসছে এখন উস্তাদ হিসাবে তাকে ইমামতি করতে দেওয়া যাবে কি বললাম আকিদা ঠিক আছে না জেনে নেবেন ওকে জিজ্ঞেস করবেন বলবে আল্লাহ নবী নূরের তৈরি জিজ্ঞেস করবেন বলবে আল্লাহ সব জায়গায় থাকে ওর পিছনে নামাজ হবে না নির্দিষ্ট পরিমাণে টাকা নির্ধারণ করে কোনো বক্তা মাহফিল করলে সেই বক্তব্য শোনা যাবে কি বেদাতির কুরন তেলত শোনা যাবে না তো বক্তব্য শোনা যায় কি করে আরে ডিমান্ড নিয়ে বক্ত এই হারামখোর বক্তাকে ডাকেন কেন আপনারা এই হারামখোর বক্তাকে ডাকেন কেন আপনারা যে আগে থেকে চুক্তি করে এই হারামখোর বক্তা একটা নতুন কোনো মসজিদ বা মাদ্রাসা তৈরির সময় রাস্তা আটকে টাকা আদায় করা যাবে কি না এটা করবেন না মাইয়েতকে কবরে রাখার সময় কিভাবে রাখতে হবে মায়েতকে কবরে নামাতে হবে আপনারা উত্তর কোন দিকে এইদিকে উত্তর তাই না তাহলে যখন নামাবেন মাথা তো উত্তর দিকে দেয় যখন নামাবেন কবরে তখন পায়ের দিক থেকে নামাতে এটা একটা আর কবরে রাখতে হবে কিন্তু ডান কাতে কোন কাতে ডান কাতে রাখবেন অবশ্যই আর কবর যারা কাটে খুঁড়ে যারা তাদেরকে বলবেন যে ওইভাবে যেন কাটে কি হয় যেন ডান কাতে রাখা যায় চিত করে শোয়ানোর কোনো দলিল নাই শোয়ানো যাবে না চিত করে এটা বেদাত এটা করবেন না ডান কাতে শোয়াবেন মনে থাকবে তো গোলাপ জল ছিটাবেন না কবরের খেজুরের ডাল পোতা নিয়ে কোরআন হাদিসের বক্তব্য কি আপনি খুঁজে বের করেন পান কিনা হ্যাঁ কোরআন এই এটা একটা মানহাজ এটা একটা মানহাজ বুঝার আল্লাহ রাসুল তার মৌজেজার কারণে তিনি দিয়েছিলেন ডাল সাহাব আরমকে দিয়েছেন কেটা তা আপনার রাসুল হলেন কখন আপনি দিবেন কেন আপনি রাসুল কখন হলেন আপনার মৌজেজা আপনার সাথে শয়তানে থাকতেছে না গায়ে যে গন্ধ আমাদের এলাকায় কিছু মানুষ নামাজ পড়ে আবার নিয়মিত বিড়ি জ্বর দেখা কত সাইজ করেছি আবার নতুন করে বলতে হবে কি চেয়ে না চেয়ে ফতুয়া দিয়ে টাকা নেওয়া কি লেখছে না জায়েজ কি ফতুয়া দিয়ে টাকা নেওয়া যায় কিনা এটা তাই না ফতুয়া দিয়ে টাকা নেওয়া যায় ফতুয়া খাটতে বের করতে টাকা লাগেনি শ্রম লাগেনি কোরআন শুননা শিক্ষকতা করা এগুলো করে জায়েজ আছে সমস্যা নেই যদি ফতুয়া বোর্ডের সদস্য হন আপনি ফতুয়া নিয়ে আপনি টাকা নেবেন এটা তো আপনার কি সম্মানী একটা নিতে পারেন আপনি কি ভিক্ষা করে খাবেন বলে যে ইমামতি করে টাকা নেওয়া হারাম তো ভিক্ষা করবে ও ভিক্ষাও তো দেন না আপনারা আমাদের এখানে এক মসজিদে ফজরের আজানের কিছু পরে জামাত শুরু হওয়ার পূর্বে মাইকে কমপক্ষে তিরিশ মিনিট মতো এভাবে ডাকতে থাকে যে না এগুলো বলা যাবে না আজানের পরে ডাকাটাকে বেদাত আজানের পরে ডাকাটাকে বেদাত মসজিদে উন্নয়নের উদ্দেশ্যে মুসল্লিদের টাকা নির্ধারণ মতামত ছাড়া নির্ধারিত টাকা জোরপূর্বক আদায় করা যাবে কি আপনি টাকা দিতে চান না ওই জন্য তো নির্ধারণ করেছে যেমন মুসল্লি আপনি তেমন কমিটির সদস্য ঠিক আছে মসজিদ কি ভিক্ষা করে চলবে টাকা দেন না বলে তো কাজ করেছে সামর্থ্য অনুযায়ী করেছে অবশ্যই কারো এক হাজার করেছে কারো দুইশো করেছে মানে আপনার সামর্থ্য দুইশো আছে আপনার ভারী হয়ে গেছে তাই না আমাদের মসজিদের ফজরের আজান রক্ত হওয়ার আগে দেয় হ্যাঁ সাতক্ষীরাতে ফজরের রক্ত হচ্ছে পাঁচটা ছয় মিনিটে কিন্তু আজান হয় পাঁচটাতে না ওই আজান আবার দেওয়া লাগবে আজানের ওয়াক্তের আগেই যদি আজান দিতে আজানের কি দরকার ছিল ওয়াক্তের কি দরকার ছিল এটা চলবে না কিন্তু এক চামচ বেশি আহলে দিস তাই না শোনেন বেদাত মানে কি বেশি করতে গেলে কিন্তু খবর আছে সব সব কিছু বেশি করতে চান কিন্তু এক জায়গায় বেশি করেন না কোন জায়গায় বেশি করেন না না নুনু কাটার সময় বেশি কাটে না বেড়ি জর্দা গুল এগুলোকে হারাম আহলাদিস মসজিদে হুজুর জর্দা খায় ও আহলাদিস মসজিদের ইমাম জর্দা খায় ইমাম হলে কি করে ও ধাক ধরে বের করে দেবেন ওকে কবরে লাশ কেমনে রাখতে হয় ওটা বলে দিয়েছি সংগঠনভাবে দাওয়াতটা চলছে বাংলাদেশে অনেকগুলো আহলে সংগঠন আছে এটা কিন্তু ফেরকা না দাওয়াতি মাঠে দাওয়াতি কাজ করছে তবে আমি মনে করি সবার সাথে এক অপরের সাথে মহব্বত রেখে একসঙ্গে দাওয়াতি কাজ করা উত্তম ভালো এবং উম্মার জন্য সে ভালো হবে ইনশাল্লাহ আশা করি সকালে আমাদের হুজুর মসজিদের মাইকে গজল গান মসজিদের মাইকের বাপের নাকি মক্তবের বাচ্চাদের ডাকে না এটা চলবে না বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি না বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে না ওরে ভাই কত বড় প্রশ্ন করেছে আমি ডাক্তার জাকির নায়কের একটি ভাষণে জানতে পারলাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো পুত্র সন্তানের পিতা হবেন না কিন্তু আমরা বিভিন্ন ভাষ্য মতে জানি রাসুল সাল্লাহ সাল্লামের পুত্র সন্তান ছিল আসলে আমি আপনার কাছে থেকে সঠিকভাবে জানতে চাই অনুবাদে হয়তো ভুল করেছে সন্তান ছিল বুখারি হাদিস নাম রাখছেন ইব্রাহিম আল রাসুল বলছেন যে আজকে আমার পরিবারে একটা সন্তান জন্ম রয়েছে সাম্মাই তুহবি ইসমাবি ইব্রাহিম আমার বাপের নামে নাম রাখছে ইব্রাহিম নাম রাখছে অনুবাদে হয়তো ভুল হয়েছে জাকির না কি বলেছে তা তো জানি না আরও প্রশ্ন দুই মাস জেল খাটেছিলেন সাইদি সাহেবের সঙ্গে কি দেখা করেছেন ঘুরে একই প্রশ্ন করতেছে আমি তো বলেছি আপনারা বললে তো বিশ্বাস করবেন না তিন মাস বাইশ দিন ছিলাম চার মাস দশ দিন না চার মাস দশ দিন ছিলাম জেলখানায় দুনিয়ার কবর এটা তিন মাস বাইশ দিন ছিলাম প্রত্যেক দিনই দেখা হতো একসঙ্গে হাঁটাহাঁটি করতাম কথাবার্তা হতো যেটা আগে বলেছি ওইটাই একামতের বাক্য চারবার করে দলিলটা বলবেন আবু দাউদের হাদিস আছে হাসান হাদিস যদি কেউ দুই দুইবার করে দেয় একামতের বাক্য তাহলে দিতে পারে তাকে নিন্দা করতে পারবেন না তবে আল্লাহ রাসুলের এটা সাহাবির আমল তো রাসুলের নির্দেশ ছিল একবার একবার করে বল একামত ফুরাদ হাদিস শব্দ আছে একামত একবার একবার করে দেওয়াটাই উত্তম তো এটাকে দিয়ে দিয়েছে জাজাকুমুল্লা খায়ের আবার কারেন্ট বিল বাকি পড়লে যে জরিমানা নেওয়া হয় এটাকে সুদের সমতুল্য জানালে উপকৃত হব না সুদ হবে কেন সুদ দেওয়ার কথা বলছেন না সুদের সমতুল্য না আপনি ঠিক মতো দেননি জরিমানা করেছে থামেন না কত টাকা দেওয়া লাগবে আর কয়েকদিন যাক বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে না থাকলে তার কোনো এবাদত নাকি কবুল হবে না দেখেন সংগঠন করতে যা কি বুঝা বুঝেছে কি কড়া ফতুয়ারে ভাই হ্যাঁ? সংগঠনটা প্রতিষ্ঠানের মতো বুঝলেন কথা কিসের মতো প্রতিষ্ঠানের মতো আমি আজকে এই প্রতিষ্ঠানে চাকরি করছি কালকে করলাম না আর এক প্রতিষ্ঠানে গেলাম তাই বলে কি আমি কি দার্স যেমন দাওয়াতের মাধ্যম আলোচনা তেমনি দাওয়াতের মাধ্যম লেখালেখি দাওয়াতের মাধ্যম আপনি খারিজ করে দিলেন কেন হ্যাঁ আর এখানে কি বলছে ভাষাটা কি কড়া ভাষা রে ভাই এবাদতি কবুল হবে না জামাত ইসলাম না করে জামাতে ইসলামী এই ইসলামী শব্দের ব্যাখ্যা জানেন কি আপনারা আপনারা নিজেরাই পড়বেন তিনটে মতবাদ পড়লেন ছাড়েন সারের একটা বই তিনটি মতবাদ পড়বেন তাহলে আপনাদের কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখা হবে জানা হবে জাজাকুমুল্লাহ খায়রান আল্লাহ ফিকুম সুবাহানাক আল্লাহম বেহামদিক আসাদাল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাকফির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ